পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত ভালো খাবার খেয়ে স্বাস্থ্যবান মোটা হচ্ছেন না তারা আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে স্থায়ী স্বাস্থ্যবান হন বডি গোল্ড স্থায়ী পনেরোশো টাকা মজা তো কোবা কোবে আইসক্রিম কোবে আইসক্রিম খেতে চলে আসছি যেভাবে কোবাই রে ভাই আইসক্রিমের হায়াত কমায় দিতে আসছে এটা হচ্ছে ফ্রুটস কি ছিল নাম ফ্রুটস রোলিং আইসক্রিম আচ্ছা এই টাইপের কিছু একটা হবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মেনু কার্ডের মধ্যে এত এত ফল ছিল আমি ভাবছি সব ফল দিয়া বানাই দিবে সব ফল দিয়া যখন দেখছি একশো টাকা হয়তো খুশিতে লাভ হয় যখন অর্ডার দিতে গেছে বলতেছে যে কোনো একটা ফল চুজ করতে হবে তখন চোখ কপাল হয়ে গেছে যে আমি তো ভাবতেছি ম্যাঙ্গো অরেঞ্জ বানানা তারপর ড্রাগন এমন কোনো ফল বাকি ছিল না মানে আপনি সিজনাল সব ফ্রুটসই থাকবে আপনি যে কোনো একটা ফ্রুটস দিয়ে ওরা বানায় দিবে ফ্রুটস কিউট করে হচ্ছে আমগুলাকে কেটে দিছে ভ্যানিলার সাথে ম্যাঙ্গো ফ্লেভারে কোবাকুবি করে এটা বানাই দিছে আরেকটা অর্ডার করছে ওটা হচ্ছে কিটক্যাট ওটা খেয়ে দেখবো কেমন যদিও আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভার বেশি পছন্দ কিটক্যাট ওরিও থেকে এটা হচ্ছে কিটকেট রোল আইসক্রিম ফ্রুট যেটা নিছিলাম ওটার আসলেই মজা seriously start washing away. मम्मी कहती है फुल एक मिनट तक हाथ धोने चाहिए नहीं तो कीटाणु नहीं जाते धोते जाओ धोते जाओ সিরিয়াসলি আমি ভাবছি যে পুরো একটা দিবে খুলে দেখি অর্ধেকটা কোয়ান্টিটি আরো বেশি ছিল ওটা খেতেও একটু প্যারা লাগছে আর আমরা তিনজন খাচ্ছি সবার কাছে আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো ছিল আমি জানি না আমি এটার অনেক ব্যাড রিভিউ পাইছি হ্যাঁ এখন একটা জিনিস নতুন আসছে এটার অর্জিন হচ্ছে থাইল্যান্ড অ্যান্ড তো সরি জাপানেও এটা বেশ হাইপ মানে এই আইসক্রিমটার আজকের ভিডিও এ পর্যন্ত thank you so much for watching this video